আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতহু সুপ্রিয় শ্রোতা মণ্ডলী রেজাল করিম আবরার সিরিজ দশ তার পূর্বেই আপনাদের কাছে কয়েকটা কথা ঘোষণা করে দিই আপনারা দেখেছেন যে গতকালকে আমি নয় নম্বর সিরিজ করার মুহূর্তেই সঙ্গে সঙ্গে মাঝ মধ্যবর্তী সময়ে আমার লাইনটা কেটে যায় পরবর্তী সময়ে দেখি যে আসলে আমাকে ব্লক করা হয়েছে ফেসবুক থেকে আমাকে ব্লক করা হয়েছে তিরিশ দিন 30 দিন আমাকে ব্লক করা হয়েছে এই জন্য আমি আপনাদের সামনে সেভাবে হয়তো আর আসতে পারবো না তারপরেও কালকে লাইভ চলা অবস্থায় যেহেতু আমাকে পুরোটাই ব্লক করে দেওয়া হয় 30 দিনের জন্য তো আমার লাইভটা সঙ্গে সঙ্গে কেটে যায় প্রচুর পরিমাণে রিপোর্ট মারা হয়েছে এক মানে এত পরিমাণে রিপোর্ট মারা হয়েছে যে এটা একটা না তিরিশ দিন আমাকে লক করা হয়েছে ব্লক করে দিয়েছে আমি তিরিশ দিন মানে বুঝতে পারছেন তো যাই হোক তারপরে আমার অ্যাডমিন প্যানেলে যারা ছিল আমি একটা নতুন আমার ফেসবুক পেজ থেকে আমি একটা নতুন অ্যাডমিন নিয়ে তারপর আজকে আমি লাইভে আসছি তো যাই হোক আজকে যে বিষয়ে আলোচনা করব হঠাৎই আজকে রাত্রি প্রায় এই দশ মিনিট আগেই আমি দেখলাম আমাকে অ্যাডমিনটা দিয়ে হয়েছে নতুন একটা প্রোফাইল থেকে আমি ওই প্রোফাইল থেকে ঢুকে আমার পেজের মধ্যে অ্যাডমিন নিয়ে আমাকে আজকে লাইভে আসতে হচ্ছে যাই হোক তারপর আজকে আপনাদের জন্য যেহেতু চলে এসেছি তার জন্য আপনাদের কাছে একটা রেজাল করিম আবরারের দশ নম্বর পর্বটা আজকে শুরুই করে দিই যাই হোক আসেন আমরা প্রথমত আজকে আপনাদের মুফতি শফি কাশেমি বাংলাদেশের একজন বড় আল্লামা আছে তার আলোচনা আপনাদেরকে শ্রবণ করাবো আজকের হেডলাইন রফলে দিন মানসুক করার জন্য জাল হাদিস পেশ একদম নির্ভেজাল জাল হাদিস জাল হাদিস দিয়ে রফলে দিনকে মানসুক করতে চাইছে অথচ আপনারা সকলে জানেন সে বুখারি সাতশো পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ পরপর হাদিসগুলো আছে রফলে দিন করার পক্ষে ইমাম বুখারির মোল্লা তিনি রফলে দিন করতে হবে এই মর্ম মর্মেই তিনি যুজ একটা রচনা করেছে রফুলিয়াদিনের পক্ষে কিন্তু আমাদের মুফতি সাহেবরা বুখারি সে বুখারিকে না দেখে একটা জাল হাদিস দিয়ে দলি পেশ করছে নির্ভেজাল জাল কেউ বলতে পারবে না কোনো দেবন্দী থেকে আমি চ্যালেঞ্জ করব যারা দোলটা পেশ করছে তারা হাদিসটাকে সহি প্রমাণ করে দেখাক আসেন প্রথমে আমরা এই মুফতি শফিক কাশেমি তার আলোচনা শুনে নিই দেখেন তার ভাষাগুলো শুনবেন বলে কি যদি হাত না উঠায় তার নামাজ হয় না হাত না উঠাইলে তার নামাজ এখান থেকে কত বড় মিথ্যা কথা আমাদের কোন আহলুল হাদিস তারা বলেছে হাত না তুলালে রফুদাইন হবে মানে নামাজ হবে না কোন কোন আল্লাহ আল্লাহ হাদিস বলেছে কোন বই রচনা করেছে যে হাত না তুললে তথা রফুলিয়াদিন না করলে নামাজ বাতিল হয় কোথায় আছে একটা প্রমাণ দেন কেন জনসাধারণের কাছে এসে এরকম মিথ্যা প্রপাগান্ড আপনারা করছেন এই জন্য আপনাদের জন্য আমাদেরকে বাধ্য হয়ে ব্যস্ত হচ্ছে আপনারা জনসাধারণকে গরম করে দিচ্ছেন উত্তেজনা করে দিচ্ছেন উত্তেজিত করে দিচ্ছেন যে হাদিসরা বলে রফুলাদিন না করলে নাকি নামাজ হবে না কোথায় বলেছে রে ভাই কে বলেছে একটা বই বই দেখাতে পারবেন কোন বই লিখেছে কে লিখেছে আল্লাহ কোন বক্তৃতার মধ্যে এই কথা আছে শুধু মিথ্যাচার কেন আজীব তারপর আসেন হবে না এরকম বলে কিনা মিথ্যা আচ্ছা, কথা এই ক্ষেত্রেও আমরা সর্বপ্রথম কোরআন শরীফ থেকেই দলিল দেখি নাকি কোরআন শরীফের মধ্যে সূরাতুল মুমিনুন সূরা মুমিনুন মুমিনুনের দুই নম্বর আয়াত আমি আপনাদের সামনে খুতবার মধ্যে তেলাওয়াত করেছিলাম আপনারা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালাহ তফসির ইবনে আব্বাস এটা আমার সাথে আছে তফসির ইবনে আব্বাসের মধ্যে আপনার সুরাতুল মিনুনের দুই নম্বর আয়াতের ব্যাখ্যাতে ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালাহ কি বলেন সরাসরি ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালাহুর মুখেই দেখুন শুনুন এটা হলো তনবির তনবিরুল মেকবাস মিন তফসির ইবনে আব্বাস এর দুইশো তিনশত বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা এখানে আল্লাদিন আহম ব্যাখ্যায় তিনি বলেন আল্লাদিন আহম সালাতিম সাথে নামাজ আদায় করে তার মধ্যে উনি উল্লেখ করছেন ফাউন আইজা সালাত যারা নামাজের ভেতরে হাত তোলে না তারা সাথে নামাজ আদায় করে তাহলে নামাজের ভেতরে হাত তোলা এটা হলো খুশুর খুশুর পরিপন্থী এখন আপনারা বলতে পারেন যে আপনারাও তো তাকবিরে তাহারিমার সময় তোলেন তাকবিরে তাহারিমা এটা নামাজের শর্ত তাকবিরে তাহারিমা নামাজের বাইরের অংশ নামাজের ভেতরে না নামাজের ভেতরে হাত তোলা এটা খুশু খুচুর পরিপন্থী বলা হয়েছে যেটা রুকুর মধ্যে যাওয়ার সময় এবং রুকুর থেকে ওঠার সময় করা হয় মুসলমান ভাইরা এবারে আমি হাদিস শরীফ থেকে দলিল দিব প্রথমেই বুখারী শরীফ এক নম্বর আচ্ছা আজকে আমরা এতটাই এতটাই অভিযোগ তার নিলাম তিনি মুমিনুন আয়াত নম্বর দুইয়ে তাফসিবিন আব্বাস থেকে তিনি একটা দলিল পেশ করে তিনি বলতে চাইলেন যারা আমরা রাফুল দেন সলতের মধ্যে করি আমাদের নামাজে খুশু খুজুহীন এটা নাকি ইবনে আব্বাস রদিল্লাহ বলেছে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী কথাটা সম্পূর্ণ মিথ্যাচার সম্পূর্ণ জালিয়াতি সম্পূর্ণ প্রতারণা আসলে কদ আফলাহাল মুমিনুন আল্লাদিন হুম ফি সলাতিহিম খাশেউন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে আব্বাস নামে প্রচলিত একটা তাফসির পাওয়া যায় সেই তাফসির থেকে তিনি বলছেন যে ইবনে আব্বাস রদ বলেছে যারা নামাজের মধ্যে রাফুলিয়া দেন করে তাদের এই নামাজটা খুশু খুজুহীন অতএব রফল দেন করা যাবে না রফলিয়া দিন এটা মানসুক হয়ে গেছে এটা ব্যাকডেটেড হয়ে গেছে এটা করা যাবে না কিন্তু এটা টাটকা নির্ভেজাল মিথ্যাচার আসেন আমরা যদি তাহাকিক করি আমাদেরকে বলবে যে হ্যাঁ আমরা তাহাকিক করছি আমরা যারা মুকাল্লিদ আমাদের ভাই আছে তারা যাকে আল্লামা মনে করে তার বই থেকে আপনাদেরকে দেখাবো যে মুকাল্লিদদের কথা যে দলিল দিয়েছে এই আল্লামা শফিক আসামি কি আল্লামা কে জানে আমি আরেকজন আল্লামার বই দেখাই দেবন্দি আল্লামা তিনিও আল্লামা ইনিও আল্লামা বইটার নাম দেখছেন বইটার নাম হচ্ছে উলুমুল কোরআন ও ওসুল তফসির বইটা লিখেছেন শাইখুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকি উসমানী নাম শুনে দেবন্দিরা তাদের হাতে চুমু খাওয়ার মানে একটা ভাব চলে আসে এটা হচ্ছে জাস্টিস তাকে উসমানির বই বইটার নাম উলুমুল কোরআন ও অসুলের তফসির মানে তাফসির প্রসঙ্গে এই বইটাকে রচনা করা হয়েছে তাফসির করার জন্য কি কি যোগ্যতা লাগে এবং কোরআনের ওপরে যে অভিযোগ ছিল সেগুলো খণ্ডন করা হয়েছে ডিটেলস একটা বই তাফসির এবার আসেন এই বইটাতে ইবনে আব্বাস রদিলতাল আনন্দ নামে যে প্রচলিত বাজারে যে তাফসিরটা পাওয়া যায় সে তাফসির প্রসঙ্গে জাস্টিস তাকুসমান একজন হানাফি দেওবন্দি দেওবন্দি হানাফিদের মধ্যে জীবিত যতগুলো আল্লামা আছে সবচেয়ে বড় আল্লামা এই জাস্টিস তাকুসমানি এর বই দার্সের তিরমিজি থেকে আপনাকে দেখিয়েছি বাংলাদেশের কৌমি মাদ্রাসাতেও পড়ানো হয় এবং অলুমুল কোরআন ওসুল তফসি বইটা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বই বইটা তারাই অনুবাদ করেছে তাদেরই প্রকাশনী সমস্ত কিছু তাদের শুধু আপনাকে পড়ে শোনাবো মুফতি কাশ্মীর সাহেব যে দলিলটা দিয়েছে কত বড় প্রতারণা করেছে কত বড় বাটপারি করেছে তাদের ভাষাতে আমি বলতে চাই না কেননা এই জন্য আমাদেরকে বলা হয় আমরা নাকি বাটপার কাজাব আসেন আমরা দেখাই এতে হচ্ছে উলুমুল কোরআন এটা হচ্ছে আশরাফিয়া বুক হাউস থেকে ছাপানো হয়েছে বইটা এটা তারাই অনুবাদ করেছে আসেন দেখে আমরা ইবন আব্বাসের তাফসির প্রসঙ্গে জাস্টিস হাফিজ হাফেজুল্লাহ তিনি কি বলছেন দেখে নেন উলুমুল কোরআন ওসুল তফসির জাস্টিস তাক উসমানী এটা আমার ঘরের বই নয় এটা বাংলাদেশ থেকে ছাপানো হয়েছে তারাই ছাপিয়েছে আমাকে মানে আমার কিছুই নেই রে ভাই আমি শুধু টাকা পয়সা দিয়ে কিনেছি তাই আর একটু পড়ি তাই আর বাংলাতে আপনারা লিখেছেন আপনাদের ওস্তাদরা লিখেছে দেখেন প্রচলিত তাফসিব না ইবনে আব্বাস এর মর্যাদা মর্যাদাগত অবস্থান দেখেন তারপরে কি লিখছে চার নম্বর পয়েন্টে আমাদের এ যুগে তানবিরুল মিকিয়াস ফি তফসিরে ইবনে আব্বাস নামক একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে যেটাকে বর্তমান নে সাধারণত তাফসির ইবনে আব্বাস নামে আখ্যায়িত করা হয় এবং উর্দু ভাষায়ও এর তর্জমা প্রকাশিত হয়েছে কিন্তু ইবনে আব্বাস রদিল্লাহতালার দিকে সম্বোধন করাটা সঠিক নয় কারণ এই গ্রন্থটি নিম্নাত্মক সনদে বর্ণিত তারপরে সনদটা দিয়েছে আল ইন্তেকা থেকে দিয়েছে তারপরে দেখেন আর আমরা আগেই বলে এসেছি যে এই সনদটিকে মহাদিসগণ সিলসিলাতুল কিজাব বা মিথ্যা ধারাবাহিকতা বলে আখ্যা দিয়েছেন কাজেই এই এর ওপরে নির্ভর করা যায় না পরিষ্কারভাবে ইবনে আব্বাস তাফসির ইবনে আব্বাস এটা যে অথেন্টিক না অনেকে মনে করেন যে ইবনে আব্বাস এই তাফসিরটা সাহাবি ইবনে আব্বাস রচনা করেছে এ বিষয়টা আমি বলবো পরে এখানে সনদটা উল্লেখ করে দিয়েছে তাহাকিগো করে দিয়েছে বলছে আর যখন মোহাম্মদ ইবনে মারওয়ান আর সুদ্দি আর সাগির ক্লাবি থেকে রেওয়াত বর্ণনা করে তাহলে ওই সনদ মহাদ্দিসগণের নিকটে সিলসিলাতুল কিজাব মানে ইবনে আব্বাসের তাফসির প্রসঙ্গে বলছে এখানে একজন রাবি আছে এই তাফসিরটা বর্ণনা করেছে মোহাম্মদ ইবনে মারওয়ান আর সুদ্দি এই নামক রাবিকে সিলসিলা তুল কিজাব এটা জাস্টিস তাক উসমানি তিনি বলে দিয়েছে ইবনে আব্বাস নামে প্রচলিত যে তাফসির আছে এটা গ্রহণ করা যাবে না এটা ইবনে আব্বাস রদেলতালানু লেখেন নাই কিন্তু আপনার মুফতি শফি কাশ্মীর কত বড় মিথ্যাচার করে গেলেন সহি বুখারির মতো হাদিসকে রদ করছে একটা জাল তাফসির দিয়ে নাউজবিল্লামিন জালিক এরা নাকি উম্মতের খেদমত করবে এরা আহ্লাদিসকে বাটপারে প্রতারক দাজ্জাল বলে তারা জাল হাদিস দিয়ে সহি বুখারিকে রদ করছে চিন্তা করেছেন ইবনে আব্বাস তাফসিরটা সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এটা ইবনে আব্বাস রদ লেখে নাই মাত্র কিছুদিন আগে সাতশো সাড়ে সাতশো হিজড়ির দিকে ইবন আব্বাস রদি আল্লাহ আনন্দ নামে যতগুলো কথা যত তফসির মানে ঘুরে বেড়াতো বিভিন্ন জায়গাতে সেগুলোকে নিয়ে সংকলন করে এই তানবির মিকবাস ফি তাফসির ইবন আব্বাস এই গ্রন্থটিকে রচনা করা হয় এটা ইবনে আব্বাস রদি আল্লাহ লিখে নাই এটা ভুল ধারণা অনেকে মনে হচ্ছে ইবন আব্বাস তাফসির ইবন আব্বাস মানে এটা গ্রহণযোগ্য জিনা কোনো মুফাসি তাফসির ইবন আব্বাস রদি তাফসির ইবন আব্বাস এই গ্রন্থটাকে মর্যাদা দেয়নি গ্রহণ করেনি কেন এই যে সুদ্দি আছে রাবি এই যে কাজাব এর হাদিস গ্রহণ করা যাবে না না এর তাফসির গ্রহণ করা যাবে না এখানে ইবনে আব্বাস গোটা গ্রন্থটাকে বলে দিয়েছে জাস্টিস তাকুস মানে গ্রন্থের উপরে নির্ভর করা যাবে না যাবে না কিন্তু আমাদের মুফতি এই যে শফি কাশেমি তিনি কত বড় প্রতারণা করে চলে গেলেন জনসাধারণের সামনে যে সেই বুখারির মতো এদিনের হাদিসকে তিনি বাতিল মানসিক প্রমাণ করছে জাল হাদিস দিয়ে এটা আমাদের কথা না এটা জাস্টিস তাক উসমানের কথা এখন কোন আল্লামাকে আপনারা মানবেন আপনাদের ব্যাপার আসেন শুধুমাত্র এ তাফসিদ নাব্বাসের যে রাবি যে রাবি প্রসঙ্গে জাস্টিস তাক উসমানি নিজেই জড়া করেছে নিজেই বলেছে এর হাদিস গ্রহণ করা যাবে না সিলসিলাতুল কিজাব মিথ্যাতে ভরপুর আসেন এর দাবি প্রসঙ্গে ইমামগণ কি বলেছে মহাদিসগণ কি বলেছে আমি আপনাকে সংক্ষিপ্ত বলে যাই আমার একটা বই আছে সালাফের দৃষ্টিতে রফুলিয়া দেন কি মানসুক প্রায় একশো ষাট পৃষ্ঠার বই এই বইটার একশো আট নম্বর পৃষ্ঠাতে আমি এই ঘটনাটাকে নিয়ে এসেছি এবং এটা তাহাকিক করেছি আপনারা মিলিয়ে নেবেন আপনারা মিলিয়ে নেবেন কারণ আপনারা তো অনেক ভালো ভালো আরবি পারেন আপনারা দেখে নেবেন এখানে দেখেন প্রথমে এই মোহাম্মদ ইবনু মারুয়ানা সুদ্দি এ প্রসঙ্গে কে কি বলছে দেখেন ইমাম বুখার রহমল্লা তিনি এই মানে এই রাবি প্রসঙ্গে বলেছেন যে মানে তার ব্যাপারে সুকুত থেকেছে আর তার বিশেষ করে জুয়াফা সাগির তিনশো পঞ্চাশ নম্বর জীবনীতে ইমাম বুখার রহমল্লা তিনি বলেছেন তার হাদিস গ্রহণ করা যাবে না লাই একতবুল হাদিস তার হাদিস লেখাও যাবে না ইমাম বুখারির তারিখ জফার আবি নাম্বার তিনশো পঞ্চাশ এটা ইমাম বুখারি বলেছে এই সুদ্দির কোনো বর্ণনা লেখাও যাবে না গ্রহণ করা তো অনেক দূরের কথা ইয়াহিয়াবনু মাইন রহেমাহুল্লাহ দুশো তেত্রিশিতে মৃত্যু তিনি বলেছেন তার তার কথা হচ্ছে এটা যে তিনি শেখা নন লাইসা সেকা তিনি শেখা নন তিনশো পঁয়তাল্লিশ এটা হচ্ছে জারোয়া তাদিল অষ্টম খণ্ডের ছিয়াশি নম্বর পৃষ্ঠাতে এই কলটা মজুদ আছে ইমাম আবু হাতেম রাজি রহমহল্লা তিনি বলছেন তিনি হচ্ছে জাহিবুল হাদিস মাতরুকুল হাদিস মানে তার হাদিস কোনোভাবে গ্রহণ করা যাবে না এবং শেষে তিনি লিখছেন ইয়াকতবুল হাদিস তার হাদিস লেখাও যাবে না এটা আছে জারওয়াত তাদিল অষ্টম খণ্ডের ছিয়াশি নম্বর পৃষ্ঠাতে এরপর ইমাম নাসাই রহমুল্লাহ তিনি এর রাবি প্রসঙ্গে বলছে মাতরুকুন হাদিস তার হাদিস প্রত্যেকটাই মারদুদ বাতিল জুয়াফা ও মাতরুকিন রাবি নাম্বার পাঁচশো আটত্রিশ এইভাবে আর অনেক আছে ইমাম ইবনু হেব্বান তিনিও একই কথা বলেছে তাকে জেব হিসেবে ঘোষণা করেছেন আর মাজরুহিন দ্বিতীয় খণ্ডে দুশো ছিয়াশি নম্বর পৃষ্ঠা আবু নয়িম তিনি বলেছেন কাজ্জাব মানে এই সুদ্দি হচ্ছে কাজ্জাব এ তাফসিম নাব্বাস যে বর্ণনা করছে সে হচ্ছে কাজ্জাব তথা মিথ্যুক ইমাম উকাইলি আর জোয়াফা আল কাবির চতুর্থ খণ্ডের একশত ছত্রিশ পৃষ্ঠা একদম সনদ সহকারে তিনি একে জারা করেছে হাফেজ হাইসামি রহমাল তিনি বলেছেন মাতরুক এ রাবি হচ্ছে মাতরুক <coughs> মাজমাউজ জাওয়াইদ অষ্টম খণ্ডে নিরানব্বই নম্বর পৃষ্ঠা ইমাম জাহাবি রহমল্লা তিনি বলেছেন তিনি মাত্র কুল হাদিস <coughs> দিয়নু জুয়াফা রাবি নাম্বার তিন হাজার নয়শো উনসত্তর হাফেজ ইবনুর হিব্বান রহমাল্লাহ তিনি বলেছেন ইনি হচ্ছেন একজন কাজাব মানে এর কাছ থেকে কোনো বর্ণনা নেওয়া যাবে না ইনি একজন মিথ্যুক এই ব্যাপারে তাকরিবুত তাহাজিব রাবি নাম্বার ছ হাজার দুইশো চুরাশি আরও ডিটেলস আলোচনা করা যাবে চব্বিশ জন আমি মহাদিসের কল নকল করেছি এই সুদ্দি প্রসঙ্গে তারা সকলে একমত তার হাদিস গ্রহণ করা যাবে না একজন মিথ্যুক সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আপনাদেরকে এতটাই খোলাসা কথা যে রফুলিয়া দিনের মতো এত গুরুত্বপূর্ণ একটি সুন্নাকে তারা সেই বুখারির হাদিসকে তারা রদ করছে এটা জাল তাফসিদ দিয়ে এটা আমাদের নিকটে নয় আমাদের নিকটে তো অবশ্যই কিন্তু আমাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই স্বয়ং জাস্টিস তাক উসমান বলছি আব্বাসের উপরে নির্ভর করা যাবে না আর ইবনে আব্বাস রদুল্লাহ আনুর নামে যে মিথ্যাচার করলো অথচ আপনারা অবাক হয়ে যাবেন স্বয়ং ইবনু আব্বাস রদুল্লাহ আনু তিনি নামাজের মধ্যে তিনি রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময়তে তিনি দিন করতেন মানে তিনি নিজেই দিন করতেন অথচ ইবনে আব্বাস রদুল্লাহ আনুর নামে এমন একটা মিথ্যা কথা তারা রচনা করে দিয়েছে আপনি বিশেষ করে আপনি মুসান্নাফ ইবনা আবি সাহেবা এবং মুসান্নাফ আব্দুর রাজাকের মধ্যে একাধিক সনদে আছে ইবনা আব্বাস রদাহু তিনি রফুলায়দিন করতেন এ বিষয়ে আমি একদিন আলোচনা করব ইনশাল্লাহ সেই দিন প্রকাশ্য হয়ে যাবে যে ইবনা আব্বাস থেকে যে বর্ণনা দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা আমি শুধুমাত্র আজকে হাদিস নাম্বারটা আপনাকে বলে দিচ্ছি ইবনা আব্বাস রদাহু তিনি যদি তাফসিরে লিখে ফেলেন যে নামাজের মধ্যে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময়তে রফুলায়দিন করা এটা হচ্ছে খুশি খুশুর পরিপন্থী এটা তো বলেই এটা মিথ্যা কথা এটা সম্পূর্ণ মিথ্যা কথা তারপরে ইবনা আব্বাস থেকে মানে আবু হামজা থেকে হাদিস বর্ণনা আছে যে ইবনা আব্বাস রদিয়তানু প্রসঙ্গে বলছে যে ইবনা আব্বাসকে আমি দেখেছি তিনি সালাতের শুরুতে রুকুর সময়ে রুকু থেকে মাথা উত্তর করার সময় রফলে দেন করতেন এটা মুসান্নাফ ইবনে আবি যেটা আউ্বামা হানাফিদের একটা নুস্খা যেটা প্রকাশ হয়েছে নতুন আমার নুস্খা হাদিস মাত দু হাজার চারশো ছেচল্লিশ দ্বিতীয় খণ্ডের চারশো এগারো পৃষ্ঠা এবং ইমাম বুখারি রহমহল্লা জুজুল রফুল ইয়াদিন হাদিস নাম্বার একুশে ইবনে আব্বাস যে রফুল ইয়াদিন করে নামাজ পড়তেন সেটা তার আমূল বর্ণনা আছে যাই হোক আমি আজকে মাত্র একটাই দিলাম আরও অনেক ডিটেলস আমি দলিল দিতে পারবো তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী যদি ইবনু আব্বাসের এই তাফসিরটা যদি সঠিকও হতো তারপরেও আমাদের বিরুদ্ধে দলিল দেওয়া যেত না কেননা এই আল্লামা শফি সাহেব তিনি বলেছেন কোনো রাবি যদি কোনো হাদিস কোনো রেওয়াত বর্ণনা করে আর তার আমল যদি সে বর্ণনাকৃত হাদিসে পরিপন্থী হয়ে যায় তার আমলটাই প্রাধান্য পায় আর তার বর্ণনা তার তাফসির হাদিস রেওয়াত করা রেওয়াতটা বাতিল হয়ে যায় তিবন আব্বাস তিনি সলাতে রফলেদেন করতেন ইমাম তিরমিজিও রফলেদেন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন ইবন আব্বাস রফলেদেন করতেন তো এখানে বুঝতে পারলেন যে আমাদের এই মুফতি সাহেব একদম সরাসরি জাল হাদিস দিয়ে তিনি দলিল পেশ করেছে আমরা পরবর্তী সময় আবার আসবো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আজকে সিরিজ দশ আমরা শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়াবারাকা who?